একজন বয়স্ক মানুষ আমাকে এসে বললেন তার পঁচাত্তর আশি বছর বয়স হবে মাগো একশো দিনের কাজের টাকাটা এখনো পাইনি আমি বললাম একশো দিনের কাজের টাকাটা কেন্দ্রীয় সরকার এখান থেকে যে টাকাটা তুলে নিয়ে যায় সেখান থেকে দেয় প্রায় সাত হাজার কোটি টাকার মতো যারা কাজ করেছে যাদের কাজ করিয়েছে খাটিয়েছে সেই টাকাটা তাদের দেয়নি অথচ একশো দিনের কাজে টাকা দেওয়া ম্যান্ডেটারি বাধ্যতামূলক তেইশ চব্বিশে এসে বলবে ক্ষমতায় ইলেকশনের আগে তিনটে গ্যাস দেবো চারটে গ্যাস দেবো ছটা গ্যাস দেবো অমুক টাকা দেবো তারপরে দেখবেন সব হাওয়া আজকে আমরা নিজেরা গর্ব করে বলতে পারি যে সরকারটা একশো দিনের কাজে পাঁচ বছর পর পর আমরা প্রথম হয়েছিলাম তাদের একটা টাকাও দেয়নি সব রাজ্য দেখুন আমি যদি মিথ্যে কথা বলি আমাকে বলবেন আমি মিথ্যে কথা সাধারণত বলি না সাধারণত কেন জেনে শুনে কখনোই বলি না আমি অন্য নেতাদের মতো নই আমি একজন সাধারণ কর্মী এবং সাধারণ মানুষ মিথ্যে কথা বলায় রাজনীতি করা আমার পেশা নয় নেশাও নয় আমি রাজনীতি করি সমাজ সেবার জন্য আমরা আমাদের রাজ্য সরকার থেকে চল্লিশ লক্ষ লোককে এখন একশো দিনের কাজ দিতে পেরেছি এবং দশ কোটি কর্ম দিবস তৈরি করেছি আমি সব ডিএমদেরই বলবো পঞ্চায়েতগুলোকেও বলবো মিউনিসিপ্যালিটিকেও বলবো যারা একশো দিনের কাজ করে টাকা পায়নি তাদের বেশি করে কাজে লাগাতে তাদের তো একটা লিস্ট আছে কেন তাদের দিতে বলছি তার কারণ তারা টাকা পায়নি তাদের যদি আমরা একটু সাহায্য করতে পারি কাজ দিয়ে অন্তত যখন টাকা আসবে আসবে তখন তারা পাবে টাকা আদৌ আসবে কিনা জানি না আসলেই দিয়ে দেবো কিন্তু অন্তত এখনটা যাতে চলে তার জন্য বলছি যে যারা কাজ করেছে অলরেডি টাকা পায়নি তাদের বেশি করে বিভিন্ন প্রকল্পে কাজে লাগান